আজকে আমরা শিখব কিভাবে ফেসবুক প্রমোশন বা অর্গানিক মার্কেটিংয়ের জন্য আমরা একটি গিগ তৈরি করব। এটা কিভাবে তৈরি করা যায় সেটাই আজকের ক্লাসে সম্পূর্ণভাবে দেখানো হবে কারণ আমরা অনেকেই গিগ তৈরি করি আমাদের গিগগুলো র্যাঙ্কিং করে না মানে র্যাঙ্ক হয় না ফাইবারের প্রথম পেজ সেকেন্ড পেজ এবং থার্ড পেজের ভিতরেও খুঁজে পাওয়া যায় না এটার একটা মাত্র কারণে এই গিগগুলো ফার্স্ট পেজটা বা থার্ড পেজটা পর্যন্ত আসে না সেটার কারণ হচ্ছে এসিও যদি প্রপারলিভাবে না করা থাকে তাহলে আপনার গিগ ফাইবারের প্রথম পৃষ্ঠায় পাওয়া খুবই টাফ তারপরেও অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে ফাইবার সাধারণত তিনভাবেই মূলত এগুলা গিকগুলো সিলেকশন করে যেমন হচ্ছে অর্ডারের উপরে যদি বেশি বেশি পরিমাণে আপনি অর্ডার নেন সেটা হোক রিয়েল হোক সেটা হোক ফেক হোক যদি বেশি বেশি করে অর্ডার নেন সেক্ষেত্রে আপনার গিগটা র্যাঙ্কিংয়ের আসবে ঠিক আছে সেটা খুব কয়েক মানে খুব বেশি লাস্টিং করবে না আর যদি আপনি রিয়েলিভাবে আর যদি আপনি রিয়েলিভাবে কাজগুলো করেন তাহলে আসলে মানে এসিও যদি ভালোভাবে করেন তাহলে আর আপনার গিক নিয়ে কোনো টেনশন করতে হবে না তাহলে ভালোভাবে আপনার গিকগুলো ফার্স্ট পজিশনে আসবে তো যাই হোক এই গিকগুলো আমরা আজকে দেখব তার আগে আমি একটু চলে যাব হচ্ছে ফেসবুক মার্কেটিং বা প্রমোশনের চাহিদাটা কীরকম আছে এখনও যারা বলে ফেসবুক মার্কেটিং অর্গানিক মার্কেটিং চলে না ঠিক আছে এগুলো এখন ভ্যালু নেই এগুলো যদি বলে কেউ আজকেও আমার মোটামুটি দুই তিনটা অর্ডার পড়েছে ঠিক আছে যদি বায়ারদের যদি নাই চলতো বায়ারদের যদি কাজে নাই লাগতো আমি প্রথমেই বলছি যদি কাজে নাই লাগতো তাহলে তো আর অর্ডার করতো না আর এখানে এতগুলো সার্ভিসও থাকতো না ঠিক আছে এখানে সাত হাজার দুইশো নব্বইটা সার্ভিস কিন্তু এখনও অ্যাভেলেবল আছে আর এই ক্যাটাগরিটা ফাইবার তাহলে নিজ দায়িত্বে এটা ডিলিট করে দিত যেহেতু এই মার্কেটিংটার চাহিদা থাকবে কারণ গ্রুপ পোস্টিংয়ের কাজ এটা ভিডিও প্রমোশনের জন্য সবচেয়ে হেল্পফুল হয়ে থাকে কারণ ভিডিও প্রমোশন করলে গ্রুপে বিভিন্ন গ্রুপগুলোতে খুব দ্রুত ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে দেন ভাইরাল হয়ে যায় তো যাই হোক এটা যারা বলবে যে কাজটা থাকবে না আসলে তারা সম্পূর্ণ ভুল এটা দুইটাই থাকবে এটা আপনি যখন কাজ নেবেন বায়ারের কাছ থেকে তখন অবশ্যই আপনাকে বায়ারকে বলতে হবে আমি দুই দুই ধরনের মার্কেটিং করে থাকি একটা হচ্ছে অর্গানিক প্রমোশন আরেকটা হচ্ছে পেড প্রমোশন যদি আপনাকে যেমন আজকে আমার যে দুইটা অর্ডার পড়ছে তো ওই দুইটা অর্ডারের মেয়ে বায়ার জানেই না যে ফ্রি প্রমোশন কোনটা মানে ফেসবুক প্রমোশন যেটা অর্গ্যানিক বলি এটা কোনটা আর হচ্ছে পেড অ্যাড ক্যাম্পিং কোনটা এখন বায়ারকে আমি বললাম দেখো তোমার কি তাৎক্ষণিক ফলাফল দরকার বলে যে আমার তাৎক্ষণিক ফলাফল দরকার নাই তুমি আমার ওই যে এতগুলা মানুষ দেখলেই হবে ঠিক আছে করলাম যে দেখো এতগুলো মানুষ তোমার ছয় মাস পর্যন্ত রেজাল্ট পাবা কিন্তু তোমার এটা তাৎক্ষণিক ফলাফল আসবে না যদি তাৎক্ষণিক ফলাফল দেখতে চাও বা তোমার দরকার হচ্ছে সাইন আপ সাইন আপ যদি তোমার প্রয়োজন হয় এখনই তাহলে তোমার জন্য বেটার হবে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এখন বায়ার বলতেছে এগুলো সম্পর্কে তার খুবই আইডিয়া লো একদম লো কোয়ালিটির আইডিয়া তো আমার বললো ঠিক আছে তাহলে পেট প্রমোশন করতে আমার কি লাগবে আমি বললাম ঠিক আছে আপনি আগে ওর অর্গানিক সার্ভিস সার্ভিসটা আমি আপনাকে ডেলিভারি করি তারপরে আমি আপনাকে অ্যাড ক্যাম্পেনের কাজটা আমি করে দিব তারপরে আমি জিজ্ঞাসা করলাম আপনার কি ফেসবুক পেজ আছে বায়ারটা নতুন রিসেন্টলি আসছে বলতেছে না আমার পেড প্রমো ইয়া আমার ফেসবুক বিজনেস পেজের অ্যাকাউন্টটা নাই বললাম যে ঠিক আছে তাহলে আপনাকে ফার্স্ট টাইম একটা পেজ তৈরি করতে হবে কারণ বিজনেস পেজ ছাড়া তো তার বিজনেস প্রচার করা যাবে না তার অ্যাকাউন্টটা তিনি মূলত কাজ করে হচ্ছে আপনার কোর্স আছে না কোর্স অ্যাফিলেট করে তো আমি বললাম ঠিক আছে এটা ইউএস এর বায়ার ইউএস এর বায়ার এখন তার নিজস্ব কোর্স দিয়ে ওখানে দেখা যায় কোর্সের ভ্যালু হচ্ছে অনেক বেশি ঠিক আছে তো ওইগুলো তো সবাই কিনবে না ও বলতেছে আপাতত রিয়েল কিছু ট্রাফিক যায় সাইন আপ করে রাখলো পরবর্তী যদি ভালো লাগে তাহলে কোর্সগুলো কিনতে পারবে ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি প্রথম সার্ভিসটা নেন তারপরে আমি আবার কাস্টমার অফার তৈরি করলাম বললাম যে ই করো তুমি তাহলে একটা পেজ তৈরি করার জন্য ই করো আমাকে দশ ডলার দাও আমি সম্পূর্ণ সেট আপ করে ফেলবো বলো ঠিক আছে পরে দশ ডলার দিয়ে আবার একটা ফেসবুক পেজ তৈরি করে দিলাম তো যাই হোক এখন কথা হচ্ছে মার্কেটে আপনার সব ধরনের কাজের চাহিদা থাকতে হবে থাকবে দেন আপনাকে কাজগুলো প্রপারলি শিখতে হবে কারণ একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ থাকবেই ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম তো এবার যদি আমি এখানে আসলাম ফেসবুক প্রমোশন সার্চ করলাম এখানে দেখেন কিছু অপশন আছে এটা প্রো সেলার বাছাই করার জন্য এবং লোকাল সেলার বাছাই করার জন্য আর এটা হচ্ছে অনলাইন সেলার যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তাদেরকে বাছাই করার জন্য তো এবার যদি আমি এখানে অন করে দিই তো দেখেন এখানে দেখছেন ছয়শো তিরিশটা সার্ভিস আপনার সাথে প্রতিযোগী এখানে খুব সহজেই কাজ পাওয়া যায় এই ছেলেটারে যদি আমি এখন দেখি দেখেন দুইটা অর্ডার রানিং আছে তিনি আসছে কত কত সালে এখন প্রশ্ন হচ্ছে তিনি আসছে বিশ সালে ঠিক আছে একশো বিরানব্বইটা সার্ভিস দিতেছে সম্পূর্ণ সার্ভিসগুলো হচ্ছে ফেসবুক প্রমোশনের আর হচ্ছে লিড জেনারেশনে মেবি না হ্যাঁ লিড জেনারেশনে একটা গিক আছে মাত্র একটা অর্ডার পাইছে আর সবগুলো দেখেন সবচেয়ে ছয়ষট্টিটা অর্ডার পাইছে হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপরে তিনি কিন্তু ফেসবুক মার্কেটিং নিয়ে লেভেল টু সেলার আছে ঠিক আছে এই ছেলেটা আমাদেরই এক ছোটো ভাই এটা হচ্ছে আমরা যেখান থেকে শিখছিলাম ওই স্যারের স্টুডেন্ট তো যাই হোক এটা আমি মানে ক্লোজ করে দিতেছি তো এখানে দেখেন তিনি আসছে বিশ সালে আইসা এখন যদি তিনি কাজ করে একশো বিরানব্বইটা এখন আমাকে বলেন যে যদি এই কাজটা না চলতো বা এই কাজটা যদি বাইরের উপকার না হইতো দলাম বলদ বায়ার একটা দুইটা থাকে কিন্তু একশো বিরানব্বইটা বায়ার কি এই রিলেটেড হবে যে তারা কিছুই বুঝে না অবশ্যই না কারণ হচ্ছে এটা চলে মার্কেটে দেখেন এখানে অনেকজন সার্ভিস পাবেন যারা এগুলো কাজগুলো করতেছে খুবই ভালোভাবে আর দেন এই যে দেখেন ফাইবার কিন্তু এই ক্যাটাগরিটা চুজু করছে I'll do organic Facebook page promotion okay দুইটা অর্ডার রানিং আছে তো এখানে কন্টিনিউ গিক থাকলে একটা দুইটা তিনটা করে অর্ডার পড়বে যখন আপনার অর্ডার পড়বে তখন অর্ডার থাকবে আর এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার অটো হায়ার এই ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ইনস্টাগ্রাম আর হচ্ছে এই ক্যাটাগরিটা অটো হায়ারের সংখ্যা একটু বেশি তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে এখানে কীরকম চাহিদা আছে তো এখানে যদি ওই সেলেটারে দেখ আমি যদি হিসাব করি এখানে কিন্তু তিনি কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলছে দুই সালে এসে তার দুই বছরের কেরিয়ার এখানে একটা প্রোফাইল তৈরি হইতে অনেক পরিশ্রম হয় দেন অনেক সময় লাগে যদি আপনি লেগে থাকতে পারেন এখান থেকে কেরিয়ার ডেভেলপ করা সম্ভব একটা আপনি সাত দশ পনেরো বছর পড়াশোনা করে আপনি দশ পনেরো হাজার টাকার এখন কোম্পানি চাকরি নিতে গেলেও অনেক মানুষের ভিড় ঠিক আছে চাকরি পাওয়া যায় না আর এখানে আপনি ছয় মাসের একটা কোর্স করে এমনিতে যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন প্রপারলিভাবে যদি একটা গিগ প্রোফাইল যদি আপনি ই করাইতে পারেন ভালো পজিশনে নিতে পারেন এখান থেকে মাসে তিরিশ চল্লিশ ছবিটা ভালো হয় নাই ঠিক আছে ছবিটা ভালো হয় নাই ঠিক আছে ওকে এগুলো তো আমি সিস্টেম করে দিয়েছিলাম এখানে কানেক্টও করো নাই ফেসবুকও ওকে যাই হোক আমরা ফেসবুক মার্কেটিংয়ের বা ফেসবুক প্রমোশনের গিক তৈরি করবো এখন আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট এ নিউ গিক এখানে ক্লিক করব আমরা যখন ফার্স্ট টাইম এখানে আসবো এরকম দেখা যাবে তো আমরা এখানে ক্লিক করার পর তো এরপরে আসবে হচ্ছে কন্টিনিউ অপশন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব এবং আবার কন্টিনিউতে ক্লিক করব। এবার এটা ঠিক আছে কিনা এটা বলবে যে ভোটার আইডি কার্ডের সাথে সব কিছু ঠিকঠাক আছে কিনা ছবিটা চলবে না আগে থেকে বলতেছি ঠিক আছে ছবিটা চেঞ্জ করে নিয়ে এবার আবার কন্টিনিউতে ক্লিক করব এবার ডিজিটাল মার্কেটিং এগুলো ক্যাটাগরি যদি দেওয়া থাকে তাহলে তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন যদি না দেওয়া থাকে আপনি e commerce marketing social media marketing SEO বিডিটিং ওয়েব ট্রাফিক এগুলো দিয়ে নেবেন তো আমার দেওয়া আছে আমি আর চাচ্ছি না দিতে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো এবং এগুলা কানেক্ট করে নিতে বলতেছে যেহেতু আমি এখন কানেক্ট করতেছি না আপনি পরবর্তীতে কানেক্ট করে নিতে পারবেন আমি এখন গিক গিক তৈরি করবো ওকে কন্টিনিউতে আবার ক্লিক করব এবার ফোন এগুলো ভেরিফাই আছে কিনা সেটাও আপনারা দেখে নেবেন যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে আপনারা ফিনিশ করে দিবেন ফিনিশ করে আপনারা ডানে ক্লিক করবেন তো আমরা ডানে ক্লিক করলাম এখানে চলে আসলাম হচ্ছে গিকে ডাইরেক্ট আমরা চলে আসছি গিকে গিক তৈরি করার অপশন এটা হচ্ছে টাইটেল এটারে বলা হয় টাইটেল এটা কোথায় থাকে এটা আমি দেখাবো এখনই সমস্যা নাই আর তারপরে দেখেন নিচে দেওয়া আছে ক্যাটাগরি ক্যাটাগরি জিনিসটা কি তারপরে আস্তে আস্তে সার্চ ট্যাগ তো এই দুইটা জিনিস আগে আমি ক্লিয়ার করে দেই তিনটা জিনিস যেহেতু আপনি নতুন মানে আপনারা নতুন তো এখান থেকে আমি ক্লিক করলাম আমি এই গিকগুলো বের করি আমাদের গিক যেহেতু ফেসবুক মার্কেটিং বা প্রমোশনের উপর গিকটা তৈরি করা করা হচ্ছে আমি এখানে লিখবো Facebook Facebook promotion promotion Facebook promotion লেগে সার্চ করলাম তো এবার আমি এই তিনটা জিনিস আগে পরিষ্কার করে দিব প্রথমে দেখেন আমি সার্চ করছি এটার বলা হয় সার্চ ট্যাগ যেটা আমরা ট্যাগ দিয়ে থাকি এটা নিচে বসানো হয় এটার বলা হয় সার্চ ট্যাগ যে ট্যাগগুলো দিয়ে বায়াররা আপনাদেরকে ফাইন্ড করতে চাবে বা খুঁজবে সেটাতে বলা হয় সার্চ ট্যাগ সহজ কথা এবার একটা গিক আমি ওপেন করি এই গিকটা ওপেন করি ওকে এখানে দেখেন সাতটা অর্ডার রানিং আছে সাতটা ফেসবুক প্রমোশন এখানে দেখেন প্রথমে দেওয়া আছে I will do organic promotion of your Facebook page এখানে কি করবে আই উইল ডু আমি করব organic Facebook Facebook promotion your Facebook পেজে ওর একটা পেজে অর্গ্যানিক প্রমোশন করবে এটা বলছে এটাতে বলা হয় টাইটেল এটা কোথায় থাকে এটা দিতে হয় এই জায়গায় উপরে ঠিক আছে এবং নিস টাইটেল এটা হচ্ছে টাইটেল গেল এবার যদি আমি ট্যাগ দেখি এখানে দেখেন সুন্দর করে বলা আছে সার ট্যাগ মানে ট্যাগ দেওয়া আছে এটা হলো ক্যাটাগরি যেমন digital marketing social media marketing organic promotion তো এটার এটা এটা হচ্ছে এই যে ক্যাটাগরি এটার বলা হয় ক্যাটাগরি ঠিক আছে এটা হলো এইটা তো আমরা প্রথম দিকে ফাইন্ড মানে প্রথমে আমরা একটা সুন্দর করে একটা টাইটেল লিখবো আমরা এর জন্য কোথায় চলে যাব আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব যেহেতু ইংলিশ নিয়ে প্রবলেম তো আমি প্রথমে চলে যাব এখানে তো আমি ট্রান্সলেটটা বের করি তো আমি এখানে লিখবো একটা টাইটেল লিখবো কি লিখব এখানে দেখেন অনেক মানুষে কিন্তু অনেক রকমের টাইটেল দিছে আপনি চাইলে যে কোনো একটা একটু ভালো করে কিছুটা চেঞ্জ করে দিতে পারেন যেমন দেখেন এখন এই এইগুলা কিন্তু খুবই চলতেছে যদি আমি এই টাইটেলটা নেই তাহলে এটা আমি কিভাবে কাস্টমাইজেশন করব ওকে তো আমি এটা কপি করে ফেললাম এটা কপি করলাম তারপরে এটাও কপি এটা কপি করার দরকার নাই ওকে দেখেন অনেকগুলো পড়বেন পরে পরে তারা কি লেখছে সেগুলো ফাইন মানে চিন্তা করবেন যে ওরা এইগুলো লেখছে ওকে এই একজন অর্থাৎ এটাও বের করি এখানে ছয়টা ছয়টা অর্ডার চলতেছে ওকে তো দেখি তারা কি লেখছে দুইটার টাইটেলে আমি আপনার ফেসবুক পেজের অর্গানিক প্রচার করব। আমি আপনার ফেসবুক পেজের অর্গানিক প্রচার করব দুইটা সেম কথাই লেখছে ঠিক আছে কিন্তু তাদের কিন্তু কোনো কপিরাইট হয় নাই টাইটেলে আমি বলি সবসময় কপিরাইট যদি হয় আমি যদি এখানে যাই কপিরাইট বা স্ট্রাইক যদি কোনো ভায়োলেশন ওকে কপিরাইট ভায়োলেশন যদি কেউ রিপোর্ট করতে চায় তাহলে কোন কোন জিনিসের কপিরাইট হয় প্রথমে ডেসক্রিপশনে কপিরাইট হয় ঠিক আছে তারপরে আপনার ইমেজে কপিরাইট হয় একটু আবার দেখাই ভায়োলেশন অর্গানিক ওকে প্রথমরা এই দেখেন কি কি কপিরাইট হয় বা কি কি আপনার যদি কারো তা কপি করলে আপনার সেখানে চাইলে যে কেউ আপনাকে স্ট্রাইক বা কন্টেন্ট কপিরাইট বা রিপোর্ট করতে পারে ঠিক আছে সৎ কথা রিপোর্ট করতে পারবে যদি আপনি আমার জিনিস যদি নিয়ে সারেন বা আমার কোনো কিছু বা আমার কন্টেন্ট নিয়ে যদি আপনি সারেন তাহলে অবশ্যই আমি বলবো যে আমার এটা তো তুমি এটা কেন কপি করছো তো এটা ডিলিট করো এরকম তো আমি তারে সেজন্য বলে দেবো যে এটা আমি রিপোর্ট করে দিলে তার অ্যাকাউন্টে প্রবলেম হয়ে যাবে বা তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি মিথ্যা রিপোর্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে দেখেন এটা অটোমেটিকলি সাত দিন বা চোদ্দ দিনের ভিতর ফাইবার ধরে নেয় তো এটা চিন্তা করতে হবে না প্রথমে মানে কন্টেন্ট রিপোর্ট করা যায় অডিও অডিও যদি কেউ কপি করে সেটা আপনার রিপোর্ট হবে আর ডেসক্রিপশন যদি কপি করা হয় তাহলে আপনাকে কি কপিরাইটে বা আপনার রিপোর্ট হবে ইমেজ অ্যান্ড ভিডিও এখানে এই কয়টাই মূলত রিপোর্ট হয় বা কপিরাইট হয় তো এবার দেখেন এখানে যেগুলো লিখবো আমি এখানে দেখেন টাইটেলে কিন্তু কপিরাইট নাই টাইটেল ট্যাগ প্রাইসিং এগুলোতে কোনো কপিরাইট হয় না ইমেজ এগুলোতে কপিরাইট হয় ডিসক্রিপশনে কপিরাইট হয় তো আমি একটা টাইটেল বানাই আই উইল আমি করব আই উইল ডু আমি করব অর্গানিকটা আমি ইউজ করতেছি অর্গানিক একটা ভালো একটা keyword okay organic organic organic okay organic organic promotion promotion and marketing দেই দেখি marketing of your Facebook page দেখি এটা কেমন হয় দেখি একটু আমি আপনার ফেসবুক পেজের অর্গানিক প্রচার এবং বিপণন করবো এটাও কিন্তু হবে ঠিক আছে এটাও হবে তো আপনি যদি চান উপরে উপরে এটাও দিয়ে দিতে পারেন হুবাহ তারপরে ধরেন আমি কি করব I will do organic Facebook promotion okay আরেকটা লিখি আমি যেমন I will do Facebook I will do organic Facebook marketing and promotion okay এটা কপি করি আমি I will do organic Facebook organic Facebook okay Facebook promotion and marketing in your business অথবা your business your business business অথবা পেজ আমি অনেকগুলো বানাইতেছি আপনি যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন আমি আপনার ব্যবসার অর্গানিক ফেসবুক প্রচার এবং বিবরণ করব আপনার ব্যবসার ওকে এখানে দিই পেজ দেওয়া যায় কিনা পেজ আমি আপনার আমি আপনার পেজের অর্গানিক ফেসবুক প্রচার এবং বিপণন করব এটাও কিন্তু সুন্দর একটা টাইটেল হয়ে গেছে ঠিক আছে আরও যদি চান আমি আরও বানাইতে পারবো no problem I will do organic Facebook এটাই ঠিক রাইকা ঠিক আছে এটাই ঠিক রাইকা শুধু আমি চেঞ্জ করব ওকে ইন ইউএসএ ইউএসএ তাহলে কী করব মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার অর্গানিক ফেসবুক প্রচার এবং বিপণন করব। এটাই যদি আমি আবার কপি করি কপি করে আবার যদি এখানে দিয়ে দিই হচ্ছে ইউকে বা কানাডা ইউ কানাডা এখানে হচ্ছে ইউএসএ দিলাম হয়ে গেল তারপরে আবার যদি আমি এটা কপি করি দেখেন আমি অনেক বানাইতে পারবো এইভাবে খালি বানাইতে পারবো অল্ড ওয়েট অল্ড ওয়েট আমি বিশ্বব্যাপী অর্গানিক ফেসবুক প্রচার এবং বিপণন করব ঠিক আছে এবার দেখেন আপনার এখানকার কোনটা বেশি পছন্দ হয় এই দুইটা ইউজ না করা উত্তম ঠিক আছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ঠিক আছে বিজনেস স্পেস দেখি বিজনেস স্পেসটা ইউজ করা যায় কিনা বিজনেস স্পেস আমি আপনার অর্গানিক ফেসবুক প্রচার এবং আমি অর্গানিক ফেসবুক প্রচার এবং আপনার বিজনেস স্পেস মার্কেটিং করব। এটাও চলবে সমস্যা নাই তো আমি আপাতত দেখি কোনটা নেওয়া যায় I will do organic Facebook promotion and marketing in USA UK UK okay এটা ইউজ করা যেতে পারে ওকে আমি দেখি এটা নিয়ে আমি এটাও ভালো আছে তাহলে কপি করব কিভাবে তাহলে আমি এটা আমি কপি করে নিলাম আমার এটা চলবে সমস্যা নেই আপনি আরও বানাইতে পারবেন হাজার হাজার বানাইতে পারবেন তো এখানে দেখেন I will do I will পর্যন্ত দেওয়া থাকবে ঠিক আছে দুয়ের পর থেকে আপনি নিতে পারবেন তো এখানে বলতেছে ডে ওকে ডু এখানে আই উইল দেওয়া আছে আই উইল ওকে অটোমেটিকলি দেওয়া আছে ভিতর থেকে শুধু আমি লিখলাম কি do organic Facebook promotion and marketing your business for your business okay এখানে ফরটা দিলে বেটার হবে for your for for your Facebook business page for your business page দেখি ওকে বিজনেসটা কেটে দেই আমি আপনার পেজের জন্য অর্গানিক ফেসবুক প্রচার এবং বিপণন করব এবার ঠিক আছে এবার একদম পারফেক্টলি একটা শব্দ অ্যাকুরেট শব্দ তৈরি হয়েছে তো এবার আমি এটা আগেরটা ডিলিট করে দিলাম এটা দিয়ে দিলাম দেখেন এটা জাস্ট পারফেক্ট লেখাইছে ওকে তো এবার হয়ে গেল আমার প্রথম টাইটেলটা দেওয়া টাইটেলে কোনো সমস্যা আছে আপনি এটা ইউজ করতে পারেন সমস্যা নাই আনমিউট করেন টাইটেলে কোনো সমস্যা না সমস্যা নেই ওকে তো এবার আমি চলে যাব হচ্ছে ক্যাটাগরি এবার আমি ক্যাটাগরি জিনিসটা কিভাবে বুঝবো যে আমি কোন ক্যাটাগরি দিলে আমার গিকটা র্যাঙ্ক করবে এখানে ম্যাক্সিমাম গিকগুলোই এই ক্যাটাগরি দিছে social media marketing social media promotion সবগুলো তো দেখেন সবগুলো এই ক্যাটাগরিতে এবার এই ক্যাটাগরির কাজটা কি এটা যদি আমি দেখাই তাহলে আমি ড্যাশবোর্ডে চলে যাব ফাইবারের ওকে এবার দেখেন এখানে পোস্ট রিকোয়েস্ট বায়ার যখন আমি এখন বায়ার মুডে আছি ঠিক আছে বায়ারের মুডে তো বায়ার যখন কোনো কিছু বায়ার রিকোয়েস্ট করবে বা কাজের জন্য লোক লাগবে তখন রিকোয়েস্ট করার জন্য এই ক্যাটাগরি দেখেন কীরকম হেল্প করে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং দরকার বায়ার বলবে কি আমার ডিজিটাল মার্কেটিং দরকার ওকে তো ক্যাটাগরি কোন ক্যাটাগরি নেবেন এখানে দেখেন কয়টা ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং একটা social media advertising social media marketing তো আমি যখনই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব তখন আমার এই এই ক্যাটাগরি যাদের দেওয়া থাকবে মানে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ক্যাটাগরি যাদের দেওয়া থাকবে তাদের কাছে বায়ার রিকোয়েস্টগুলো চলে যাবে বিষয়টা বুঝতে পারছেন বায়ার তাদের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে আমার এই কাজগুলো করার দরকার তুমি যদি করতে পারো তাহলে বায়ার রিকোয়েস্ট করো এরকম তো এটার কাজ হচ্ছে এটা তো আমি এটা আমাদের লাগতেছে না আমি একটা ক্যাটাগরি দিব সবাই যেটা দিছে এটা এখন এটাই বর্তমানে ট্রেন্ডিং ক্যাটাগরি ঠিক আছে তো যে কোনো ক্যাটাগরি দিতে পারেন কিন্তু এটাই পারফেক্ট হবে social media marketing digital marketing social media marketing নিচে দিব হচ্ছে organic promotion social media organic promotion okay দেখি organic promotion social media organic promotion okay আমার ক্যাটাগরি দেওয়া শেষ এবার হচ্ছে গিক ম্যাথা মানে মেটাডাটা ডাটাতে যদি আসি এখানে আপনি মানে পোস্টটা করবেন কোন কোন প্ল্যাটফর্মে ওকে আপনার এটা কোন কোন প্ল্যাটফর্মের সাথে যায় এরকম কিছু একটা তো please select the primary platform okay আমি এটা ফেসবুকটা দিয়ে দিব আপনি চাইলে ফেসবুক দিতে পারেন দেখেন যদি এটা কোথায় বসে আমি যদি নিচের দিকে যাই দেখেন শুধু এটা বলা হয় প্ল্যাটফর্ম এটা নিচে আসে ঠিক আছে এটা এখানে দিয়ে দিলাম তো এবার আসি এবার নিচে দেখেন আরেকটা আছে এটাতে আমি ক্লিক করব। এটা হচ্ছে কোন ক্যাটাগরি বা কোন বায়ারদের আপনার কাজগুলো করতে চান ঠিক আছে তো এনিমলস তারপরে ফ্যাশন এগুলো দেওয়া আছে আমি আপাতত কিছু দিয়ে দিতে পারি পাঁচটা দেওয়া যাবে আমি দিব হচ্ছে ধরেন ফ্যাশন তারপরে দিব রিয়েল এস্টেট দেখি আছে কিনা রিয়েল এস্টেট তারপরে দিব হচ্ছে টেকনোলজি দেওয়ার দরকার নাই lifestyle medicine media entertainment okay education beauty cosmetics এটা থাক অ্যানিমাল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে তারপরে কি দেওয়া যায় যে কোনো এখানে যে পছন্দ হয় সেটা দিয়ে দিবেন ওকে আমার পাঁচটা হয়ে গেছে এবার আমি দিব সার্চ ট্যাগ সার্চ ট্যাগ জিনিসটা কি যেটার মাধ্যমে আপনাকে বায়াররা খুঁজে পাবে এখানে মানে আপনার সার্ভিসটা বায়ার খুঁজে পাবে এই যে যেমন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি এটাতে বলা হয় এটার বলা হয় কিওয়ার্ড কিন্তু এটার সাজেস্ট করতেছে এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ হয় সেজন্য এই কিওয়ার্ডগুলো আমাদের সামনে শো করতেছে এবার এইগুলো আমাদেরকে এখানে দিতে হবে যদি আমি বলি যে না আমি একটা গিক আমি কপি করব নিচের দিকে আসবেন গিকের নিচের দিকে আসলে দেখতে পারবেন যে তারা কি ধরনের ট্যাগ দিয়েছে Facebook page advertising promotion audience আর এটাতে যদি যাই এটাতেও ও একটাই গিকি ওকে একটা গিক আমি দেখেছি ওকে তো আমি চাচ্ছি না ওইটা দিতে আমি চাচ্ছি যে এই যে সাজেস্ট করতেছে ফাইবারের এইগুলো আমি দিব ওকে আমি এগুলো এখান থেকে দিয়ে দিলাম অ্যাডভার্টাইজিং তারপরে ফেসবুক পেজ ওকে এটা দিয়ে দিলাম এগুলো বেশি সার্চ হয় Facebook Facebook YouTube okay organic okay আরও কিছু গিক দেখি তারা কি দিছে আমি এখানে ক্লিক করি নিচের দিকে আসবো গিকের নিচের দিকে আসবো okay Facebook marketing promotion Facebook page okay Facebook পেজটা নিতে পারি ফেসবুক পেজ পেজ তারপরে আরও কিছু দেওয়া যায় প্রমোশন দেখি Facebook marketing Facebook Facebook promotion promote okay Facebook page promotion Facebook Facebook ads दे दी okay advertising advertising advertising Facebook advertising advertising दु बार हईल तर निल advertising Facebook ads okay okay. এটা আমি দিয়ে এবার সাবমিট করে ফেলবো এই পেজের ভিতরে কোনো প্রবলেম আছে হ্যালো এবার আমি এক হ্যাঁ ওকে এবার আমি প্রথম দিকে আসি এবার আমি যেহেতু এই ট্যাগটা মানে আমি এই টাইট মানে আমার এই টাইটেলটা ইউজ করছি এটা কি এসিও হয়েছে কিনা সেটা আমি আগের থেকে মানে বলতে ভুলে গেছিলাম এবার দেখেন ট্যাগগুলা অর্গানিক ফেসবুক প্রমোশন একটা ট্যাগ মানে সার্চ ট্যাগ ফেসবুক প্রমোশন একটা ট্যাগ দুইটা হইল আবার এটা ফেসবুক মার্কেটিংয়ের সাথে যাইতেছে ফেসবুক মার্কেটিংও যাইতেছে তিনটা এখানে মোটামুটি তিনটা ট্যাগ আমি ফোকাস করছি ঠিক আছে তিনটা তো আমার কিন্তু এসিও সহকারে টাইটেলটা আমি তৈরি করে ফেলছি এবার আসি প্রাইসিং তো প্রাইসিংয়ে যাওয়ার আগে আমি আবার ওভারভিউতে চলে যাব এখান থেকে দেখেন লেখা আছে নিচের দিকে আসব দেখি ওকে আমি প্রাইসিংয়ে আসি এবার এখানে দেখি লেখা আছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো হলো প্যাকেজ আমার ওই যে আমি আরেকদিন মানে কালকের ক্লাসের বললাম না যে এই বেস প্রাইসিং জিনিসটা কি হ্যালো আপনার কি মনে আছে ওকে তাহলে তাহলে আর প্রাইসিং জিনিসটা বোঝানোর দরকার নাই আমি শুধু প্রাইসিংটা তৈরি করে যাই তো দেখি তারা কিভাবে দিতেছে ওকে ফেসবুক পেজ দেখেন তারা এইভাবে দিতেছে দেখি আমি অন্যভাবে দেওয়া যায় কিনা ওকে আমি বের করি এটা দিছে আমি আরও কিছু গিক দেখি আমাদের ক্যাটাগরি যে গিকগুলো আছে সেই গিকগুলো দেখি hmm ten million ten million প্রচার করবে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ওকে তিনটা অর্ডার বর্তমানে আছে manually promote promo live line okay এটা তেমন যায় না ওকে আমি এটা কপি করতে পারি এটা কপি করলাম কপি করে এবার এখানে লিখব প্রথমে কি করব আমি দিব টু মিলিয়ন ওকে টু দশমিক five five million Facebook promotion এটাই আবার কপি করি এটা দিবেন five million five five million five দশমিক ফাইভ ওকে এটা বোনাস হিসাবে দিলাম এটা দিব একটু মানে অ্যাট্রাকটিভ করতেছি আমি একটু এটা ফাইভ আছে এটা টেন দিয়ে দেবো ওকে টেন টেন দশ টেন মিলিয়ন প্লাস ওকে একটা অ্যাট্রাকটিভ দিয়ে দিলাম ওকে প্লাসটা ইউজ না করাই বেটার ওকে এবার আমি কি করব। আমি এই প্যাকেজ দিলাম হচ্ছে আমি দুই মিলিয়ন মানে আড়াই মিলিয়ন ফেসবুক প্রচার করব গ্রুপ পোস্টিং করব আর এটা করব এত ফাইভ মিলিয়ন তারপর এটা করবো টেন মিলিয়ন ওকে তো এবার আসি প্রাইসিংটাকে দিয়ে দিই তো আমি দুই মিলিয়নের জন্য নিব হচ্ছে দশ ডলার এটা কাজ করতে আপনার এক ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ নতুন অবস্থায় এটা হচ্ছে তাহলে আসে দুই দুই এটা আসে বিশ ডলার প্রথমে আমরা কম খাবো ঠিক আছে বিশ ডলার দশ বিশ ওকে এবার আসি টেন মিলিয়ন তাহলে এখানে আপনি দিবেন হচ্ছে পঞ্চাশ ডলার একটু এটা বেশি দিলাম কারণ আছে পঞ্চাশ এবার হিসাব করেন আপনি এটা চল্লিশ ডলার দিয়ে দিতে পারেন চল্লিশও আপনি প্রথমে ওকে পাঁচচল্লিশ ডলার চল্লিশ ডলার দিয়ে দিতে পারেন দশ মিলিয়ন চল্লিশ ডলার ওকে এবার আমাদের এটা হয়ে গেছে এবার আসি হচ্ছে আমি একটা ডেসক্রিপশন লিখতে হবে এখানে আর ডেসক্রিপশন ডেসক্রিপশন দেখি কেউ ভালো ডেসক্রিপশন লাগছে কিনা ওইটাই আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করে দিয়ে দিব I will real active Facebook user okay okay এটা আমার কাছে ভালো লাগছে জিনিসটা এটা আমি কপি করলাম তার সাথে আমি কিছু এক্সট্রা কোনো জিনিস ইউজ করবো এটা আমি বড় করে লিখব I will to promote your okay এটা আমি নিচে রাখি তার আগে আমি কিছু অ্যাড করি আই উইল আমি করব আই উইল ডু আমি করব I will sorry I will promote আমি করব promote okay your your service service or product mm, service mm, product or service okay product or service ওরটা আমি আগে দিয়ে দিই ভালো লাগবে দেখতে product okay product or or service i will promote your product or service uh, to to two dashimik five millions millions uh, active real uh, real real active user okay real okay এইটুকু আমি নিতে পারি okay real active user real and active Facebook user attractive post description এবং ফেসবুক গাইডলাইন ওকে এটা আমি কপি করে ফেললাম এবার এখানে আমি এটা দিয়ে দিলাম অ্যাট্রাক্টিভ মানে এখানে অনেক কিছু Facebook real Facebook active user okay এখানে অনেক কিছু অ্যাড হইতেছে না লিমিট করা আছে তো এটা আমি Facebook attractive product description okay এটা নিতেছে না আমি শুধু ফেসবুক ইউজার পর্যন্ত ডাকলাম তারপরে এটা কপি করি আমি তো এখানে আমি দিব হচ্ছে কত ফাইভ মিলিয়ন আর এখানে দিব হচ্ছে ten million ten million plus এটা আমি বানামটা ঠিক করে দেই okay I will do promote এটা যদি আমি দেখি আমি কি করব সেটা আমি এখানে দেখতে পারবো এখানে অনেক কিছু লেখা যাইল না ঠিক আছে আমি আপনার পণ্য বা পরিষেবাগুলি দুই দশমিক ফাইভ মিলিয়ন বাস্তব এবং সুক্রিয় ফেসবুক ব্যবহারের কাছে প্রচার করবো দেখছেন লেখাটা আপনি নিজেই প্রথম অবস্থায় বাংলায় করে করে দেখবেন তো এটা হয়ে গেল প্রথমটা আমাদের কমপ্লিট ডেসক্রিপশন দুইটাই মানে ডেসক্রিপশন টাইটেল এটা কমপ্লিট হয়েছে আপনার বিষয়টা বুঝতে পারছেন হ্যালো ওকে এবার আসছি ডেলিভারি টাইম এটা এই কাজটা করতে আপনি কতদিন সময় নিতে চান প্রথম অবস্থায় আপনি দুই দিন নেবেন নয় তিন দিন নেবেন তিন দিন নেন তিন দিনটা একটু বেশি হয়ে যায় এটা করতে এক ঘন্টা সময় লাগবে ওকে দুই দিন অথবা একদিন একদিন ওকে তারপরে নেবেন হচ্ছে তিন দিন তারপরে নেবেন হচ্ছে সাত দিন অথবা ছয় দিন ওকে ছয় দিন এনাফ তো এটা আমি প্রথম নিলাম একটু মানে বায়ারদেরকে আকৃষ্ট করার জন্য এই জন্য এই কাজ করতে খুব একটা সময় লাগে না তো এটা হয়ে গেছে ডেলিভারি টাইম মানে একদিনে এই কাজটা করে অর্ডার দেওয়ার সাথে সাথে একদিনের ভিতরে আমি এই কাজটা কমপ্লিট করে দেবো এটা তিন দিনে করবো এটা পাঁচ দিনে ডেলিভারি দিয়ে দিব এবার আসি হচ্ছে মেম্বার প্ল্যাটফর্ম কত মেম্বার আসবে ওকে এগুলো লাগবে না এটা না দিলেও চলবে সমস্যা নাই কন্টেন্ট ক্রিয়েশন এটাতে দিব এটাতে দিব এটাতে দিব প্রথমটাতে দিব না ওকে অডিয়েন্স সাইজ এটাতে দিব হচ্ছে কত অডিয়েন্স সাইজ থাক আপাতত দিতে হবে না জিরো জিরো থাক okay engagement with the okay prospect প্রসপেক্টের এটাতে দিব এটাতে দিব এটাতে দিব ঠিক আছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম একটা দুইটা তিনটা মানে এটা তিনটা প্ল্যাটফর্মে পোস্ট করব ফেসবুকে করব ডিলিট করে দিব এটা হলো এক্সট্রা ওয়ার্ক ঠিক আছে শেয়ার করব কয়টা এটাতে করব হচ্ছে দেখি বিশটা এটাতে করব ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে চল্লিশটা আর এটাতে করব হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটা অথবা ষাটটা ওকে ষাট ষাটটা ওকে এটা আমার ডান কমপ্লিট হয়ে গেছে expecting audience size audience size হচ্ছে পাঁচশো অডিয়েন্স সাইজ কি কেউ দিছে দেখি তো টেম্পারের আইটেম ওকে অডিয়েন্স সাইজ দেয় নাই ওকে এটা আপাতত অডিয়েন্স সাইজ নাই দিলাম থাক এটা থাক এবার আমি সেভ করে ফেলবো এবার দেখেন এখানে এক্সট্রা যদি আপনি চান যে এই এক্সট্রা দিতে এক্সট্রা জিনিসটা হচ্ছে ধরেন আপনার একটা কাজের ধরেন আপনি একটা বাড়ি করতেছেন ঠিক আছে বাড়ি করার জন্য আপনি কিছু লোক রাখছেন আপনার জন্য যে আপনার এই কাজটা করতে আপনার সময় লাগবে দুই দিন তো ওই কাজটা যদি ওই মানুষগুলোতে তখন তারা কিন্তু দিন হাজিরাতে যখন কাজ করবে তখন কিন্তু স্লোলি কাজ করবে যখন বলবে যে এই কাজটা তোমরা করো দুই দিনের কাজ মানে একদিনে করে দাও তোমাদের একটু সময় একটু বেশি লাগুক দেন তোমাদের কাজটা স্পিডে করো দেন আমি তোমাদেরকে এক্সট্রা মানে কিছু টাকা বেশি দিব তো এটাতে বলা হয় এক্সট্রা যেমন আমি এই বিশ ডলারের কাজটা সময় নিছি কয়দিন সময় নিছি হচ্ছে তিন দিন এই তিন দিনের কাজটা আমি করে দিব হচ্ছে একদিনে একদিনে আমি কত পাঁচ মিলিয়ন প্রচার করে দিব বিনিময়ে তুমি আমাকে পাঁচ ডলার এক্সট্রা দিতে হবে এটার বলা হয় এক্সট্রা ঠিক আছে এবং এটা এটা নিচ্ছি হচ্ছে ছয় দিন ছয় দিন এটা করে দিব আমি একদিনে বিনিময়ে আমাকে পাঁচ ডলার এক্সট্রা দিতে হবে মানে পাঁচশো টাকা বেশি দিতে হতে তো এটার বলা এক্সট্রা আমি এক্সট্রা দিয়ে দিলাম আপনি চাইলে দিতে পারেন নাও চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি দিয়ে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেললাম তো এবার আমি একটু প্রিভিউতে যাব আমাদের ডিজাইনটা কীরকম হচ্ছে মানে আমাদের কিকের ডেমোটা কীরকম হচ্ছে যে এটা যদি আমি দেখতে চাই ড্রাফটে গেলেই দেখতে পারবো যে এখানে কীরকম হইতেছে একটু দেখি দেখেন এটা হচ্ছে আমাদের প্রাইস ঠিক আছে এটা হচ্ছে প্রাইস প্রাইস ওকে প্রাইসিং এবার যদি আসি ওই যে দেখেন প্ল্যাটফর্মগুলো শো হয়ে গেছে এবং কোথায় কোথায় আমরা কি কি কোম্পানির সাথে কাজ করবো সেটা আমরা দিয়ে দিছি এবার আসি হচ্ছে প্রাইসিং শেষ দেখছেন সার্চ ট্যাগুলো এখানে অ্যাড হয়ে গেছে তার মানে আমাদের মোটামুটি আমাদের প্রাইসিংয়ের কাজটা কমপ্লিটলি হয়ে গেছে এবার আসি হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন জিনিসটা কি যে আপনি এই কাজগুলো যে করতে পারবেন সেটার একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে এই এটার উপরে আমি মোটামুটি আপনাকে এই কয়টা লিখে দিব সবগুলোই লিখে দিব কিন্তু আপনাকে কিছু চেঞ্জ করতে হবে এইটা আপনি অনেকগুলো পড়বেন পড়ে পড়ে একটা সুন্দর একটা ডেসক্রিপশন তৈরি করবেন আমি লিখে দিতেছি তারপরে আপনি আরেকটু এক্সট্রা অ্যাড করবেন দেন ওইটার উপর ভিত্তি করে ধরেন কেউ একটা স্যার আমি বাড়ি যাই ঠিক আছে আপনি আপনি লিখবেন যে আমি বাড়ি যাইতেছি মানে এরকম কিছুটা চেঞ্জ করবেন বা কেউ দেখ ধরেন এখানে লিখছে মার্কেটিং আপনি লিখবেন প্রমোশন কারণ আপনি কিছু অ্যাড করবেন এক্সট্রা ভালো কিছু অ্যাড করবেন যাতে বায়াররা একটু আকৃষ্ট হয় তো আমি একটা ডেসক্রিপশন লিখি আপাতত তো ডেসক্রিপশন লেখার জন্য আপনি ইউজ করতে পারেন প্রথমে লিখতে পারেন ডেসক্রিপশনের তিনটা তিনটা অংশ থাকবে ডেসক্রিপশনের ভিতরে একটা হচ্ছে আপনি আপনি যে কাজটা এক্সপিরিয়েন্স আছে ওইটা বলবেন দ্বিতীয় নম্বরে আপনি যে কাজটা পারেন সেটা বলবেন আর তৃতীয় নম্বরে মূলত আপনার সার্ভিসগুলো কি কি ওইগুলো বলে দিবেন তো আমি লিখি প্রথমে আর ইউ আর ইউ আর ইউ জাস্ট থিঙ্কিং থিং থিঙ্কিং আর ইউ জাস্ট থিঙ্কিং অফ অফ অফ ড্রুইং ড্রুইং ড্রুইং বিজনেস আমি টাইপিংয়ে খুবই এক্সপার্ট না ঠিক আছে আমার একটু স্লোলি হবে তাওস তাউস তাউস ফেসবুক প্রেস ফেসবুক ফেসবুক এটার মানে হচ্ছে এটা আমি বড় করে দিই দেখতে যেন ভালো লাগে ওকে আপনি কি শুধু ফেসবুকের মাধ্যমে ব্যবসা মানে করার কথা ভাবছেন এটা লিখলাম এবার লিখবো হচ্ছে যদি আপনি মানে যদি হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক জায়গায় আছেন ওকে আমি লিখলাম এখানে if you if you if you yes if you yes this this this gig gig অথবা সার্ভিস লিখতে পারেন আপনি this gig will be Uh, will be will be uh, perfect perfect for you for you okay তো আমি ইয়েসটা একটু ই করে দেই দেখতে যেন ভালো লাগে একটু মানে লাইট করে দিলাম মাঝখানে দিয়ে দিলাম ওকে সুন্দর লাগতেছে এটা আমি বোল্ড করে দিব এখানে বোল্ড করে দিলাম তো আমাদের ডেসক্রিপশনটা প্রথম লাইনটা আমরা কমপ্লিটলি করে ফেললাম এটা এবং আমি এবার লিখব ফেসবুক সম্পর্কে আইডিয়া দিব ফেসবুকে বর্তমানে দেখি তো কতগুলা অ্যাক্টিভ ইউজার আছে Facebook Facebook monthly Facebook active user লিখি অ্যাক্টিভ ইউজার কত সংখ্যা কত থ্রি দশমিক টু দশমিক নাইন থ্রি বিলিয়ন ওকে চলবে তার মানে প্রতি মাসে সুক্রিয় ব্যবহারকারী এত সংখ্যা ওকে এটা এরকম একটা কিছু লিখতে হবে ফেসবুক ফেসবুক এটা Facebook is very the the most most popular popular popular social media media social media in the in the world world আর হবে world okay social media world এটার মানে হচ্ছে ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম বা যোগাযোগ মাধ্যম ঠিক আছে here here you here you can easily easily easily easily easily নাম E S S I L Y okay easily ex expand okay expand expand your business business এটার মানে হচ্ছে এখানে আপনি সহজে আপনার ব্যবসা প্রসারিত করতে পারবেন মানে বড় করতে পারবেন আপনার ব্যবসা সহজে বড় করতে পারবেন এটা লিখলাম এবার লেখা যাবে Facebook Facebook Facebook is most is the the most most most uh, used used online online social network social social network network with uh, with about about social with social with about uh, কত মিলিয়ন দেখলাম টু দশমিক নাইন থ্রি টু দশমিক আর টু দশমিক নাইন থ্রি বিলিয়ন এখানে মান্থলি এটা কত সালের জরিপে এটা হইতেছে এটা দুই হাজার বাইশের জরিপে ওকে আমি এখানে of as of as as of as দুই হাজার বাইশ so so your so uh, So your product or business uh, product or business mm, business uh, product or business will will be uh, able able হ্যাঁ আসি তো আমি জানি না able to to reach reach millions millions millions of of uh, secret of secret secret secrets secrets sorry so I want to reach million of people million of people of people people very easily is S I L Y easily okay তো এবার আমি নিচের দিকে আসব এবার আরেকটা প্যারা লিখবো আমি আমার দুইটা প্যারা হয়ে গেছে তো এখানে লিখবো I am I am a I am a social social ভাই সোশ্যাল লিখতেছি সোশ্যাল হইতেছে না কেন social media marketer market marketer in particular particular cooler particular particular i am sorry i perfect i perfect কি লেখা যায় i perfect perfect i perfect facebook okay facebook marketing marketing uh, because um, because because কারণ কি আমি যে ফেসবুক মার্কেটিংয়ে বিশেষজ্ঞ কারণ কি okay because I have I have one year one year তোমার মনে করো এখন ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স আছে one year plus plus years okay ও সিট ওয়ান ইয়ার প্লাস আমি ইয়ারস e পরে প্লাস দিছি কেন আর কি মাথা ঘুরাইতেছে নাকি okay one year plus of অনেক সময় যায় ex experience experience experience here here uh, here and now here oh, and now or now a lot of of secret of sick sick uh, s e -X, uh, s e c r e t secret secret tips tips and tips okay tips house house which uh, which which you you can grow business মেলা ডেসক্রিপশন লিখলাম মেলা বড় আর লিখতে পারবো না এনাফ তো এটা আমি এবার বাংলা করে দেখাই আমি কি লিখছি আমি লিখছি আপনি কি শুধু ফেসবুকের মাধ্যমে ব্যবসা করার কথা ভাবছেন যদি আপনি হ্যাঁ হন বা হ্যাঁ হন এই গিকটি আপনার জন্য উপযুক্ত হবে ওকে ফেসবুক বিশ্বের সবচেয়ে জন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে আপনি সহজেই আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন ফেসবুক হলো সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক যা দুই সাল পর্যন্ত প্রায় এত বিলিয়ন মাস সুক্রিয়কারী ব্যবহারকারী মানে কি লিখছি ফেসবুক হলো সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক যা দুই সাল পর্যন্ত প্রায় এত বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী অপেক্ষা করেছে সুতরাং আপনার পণ্য বা ব্যবসার লক্ষ্যে সুতরাং আপনার পণ্য বা ব্যবসা লক্ষ লক্ষ মানুষের কাছে খুব সহজেই পৌঁছাতে সক্ষম হব ওকে আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বিশেষ করে আমি পারফেক্ট এটা হবে হচ্ছে ঠিক আছে ফেসবুকের মার্কেটিং কারণ আমার এখানে এক বছরের বেশি অভিজ্ঞতা আছে আমি অনেক গোপন টিপস জানি যার মাধ্যমে আপনার ব্যবসা বাড়াতে পারেন ওকে এটা এটা বাংলা একটু আসতে একটু অসুবিধা হবে কিন্তু অ্যাকুরেট ডিসক্রিপশনই হয়েছে ইংলিশে হবে কিছু পার্থক্য থাকবে বাংলা তো এবার আমাদের ডেসক্রিপশনটা কমপ্লিট এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হাইলাইট করে দেবো এখান থেকে হাইলাইট এটা হাইলাইট করে দেই ফেসবুক মার্কেটিংটা হাইলাইট করে দেই এগুলো হচ্ছে আমার এগুলা ইজিভাবে ওকে তো এবার আসি হচ্ছে নিচের দিকে আসি এখানে আরও কিছু লিখতে হবে সেটা হচ্ছে ধরেন আমার সার্ভিসগুলোর ভিতরে কি কি আছে সেগুলো তো এখানে লিখবো প্রথমে দিয়ে দিব হচ্ছে নাম্বার করে দিই এখানে দিব হচ্ছে ওকে সরি আগে লেগি ওরে বাপরে my service my service service description my service description okay এটা আমি বড় করে দিলাম একটু বোল্ড করে দেই দেন লাইট করে দেই ওকে এটা হয়ে গেছে এবার নিচের দিকে আসবো নাম্বারিং করব প্রথমে আমি কি দিব সার্ভিসগুলোর ভিতরে মানে post and share uh, to 2 millions millions millions of active customer customer দুয়ে দিব হচ্ছে রাইটিং রাইটিং অথবা write write write attractive attack attack attack attack attack attractive and effective effect effective okay দুইটার এগুলো মার্কার হয় কেন ভাই এগুলো তো মার্কারের দরকার নাই okay effective and writing okay এটা বড় করে দেই ইটা বড় করে দেই okay effective product product description ডেসক্রিপ ডেসক্রিপশন ওকে দুইটা হয়ে গেছে মোটামুটি এখানে দশটা জিনিস লিখতে হবে ওকে মিলিয়নের র্যামটা বড় করে দিই ওকে তিনটা তিন নাম্বার লিখবো হচ্ছে প্রমোট প্রমোট কী লেখা যায় প্রমোট ওরা কি লেখছে একটু দেখি ওদেরগুলো আমি ফলো করে দুই একটা কপি করে নিতে পারি ওকে এগুলা দুই একটা যেগুলো চলে আমাদের আমার আমি যেগুলো দিতেছি এগুলোর বাইরে না যায় ভালো okay promote your business promote your business promote your business targeted targeted targeted country C U T R Y না country okay country all location location location okay location চার নম্বরে দিব হচ্ছে all marketing all promotion promotion wall promotion organically organic or organically organically okay wall মানে wall promotion organically G and safe marketing A W A Y না এটাই তো হবে হ্যালো এটা হয় না মানে সঠিক বা পদ্ধতি ঠিক আছে তো নাকি আমার তো মনে হয় ঠিক আছে ওকে দেখো দেখতেছি এত দূরে এটা না তাহলে এটা কাটা দেবে ভীষণ এটাও না এ ডাব্লিউ সঠিক বা উপায় দেখি তো উপায় ও এ যাবে ডাব্লিউ এ ওয়াই যাবে এটা কেমনে হয় আমি তো কিছু বুঝলাম না উপায় ওকে যাই হোক তাহলে এখানে মার্কেটিং দিয়ে দিই এভাবে এটা মার্কেটিং ওকে মার্কেটিং ওকে পাঁচ ছয় এবার পাঁচ নম্বরে আসি হচ্ছে কী দেওয়া যায় পাঁচ নম্বরে increase increase customer traffic and sales okay এই লেখাটা ভালো হবে এটা আমি কপি করব কপি করে আপনি চলে যাবেন গুগল নোটপ্যাড কারণ এর ভিতরে একটা গোপন লিঙ্ক আছে যেটা আমরা দেখতে পারবো না অনলাইন নোট পেট এটার কারণে আপনার যদি কপি করেন তাহলে যেটা হবে আপনার ইটা আপনার খালি চোখে একটা লিঙ্ক দেখা যাবে না ঠিক আছে ওই লিঙ্কটা যাওয়ার কারণে আপনার গিকটা র্যাঙ্ক হারা ফেলবে আমাদের ডেসক্রিপশনের ভিতরে কোনো কপিরাইট কোনো কিছু রাখা যাবে না তো এটা হাতে টাইপিং করতে পারেন আর যদি কপি করে নিতে চান তাহলে শিট ওকে দিলাম কোথায় আসলো কি অনলাইন নোটপ্যাড ওকে এবার এখানে পেস্ট করলাম পেস্ট করে এবার কাটলাম নিয়ে গেলাম এবার আমি এখানে পেস্ট করতে পারবো ওকে ইনকেস সেলস তারপরে কি দেওয়া যায় দেখি তারপরে কি ইউজ করছে তারপরে post follow FB paste community guideline grow your page like and member okay এটা নেওয়া যায় মেম্বারটা লেখে নাই দেখছেন কি ট্যালেন্টেড ছেলে এটা মেম্বার ফুল লিখলে সমস্যা হবে এজন্য মেম্বারটা লেখে নাই মেম্বার ওকে এটা আমি আর একটু মাইরা দিলাম ওকে তো আমার মোটামুটি ছয়টা শেষ সাত নম্বরে দিয়ে দিব হচ্ছে কি দেওয়া যায় সাত নম্বরে ওকে দিয়ে দিই হচ্ছে make make short short video video and animation animation okay আট নম্বরে আরও কিছু দেখি পাই কিনা এই যেটাও নেওয়া যায় spam all post spam free post okay এটা কপি করে এখানে দিয়ে দিলাম আসলে আপনাকে রিসার্চ করে করে বের করতে হবে কি কি কাজ কি করছেন আপনি আপনারা দিছিলাম যে উদাহরণস্বরূপ আপনি কি কিছু কাজ করছেন প্র্যাকটিক্যালে আপনাকে তো বললাম আপনি তো গুরুত্বই দেন নাই আরও কিছু বের করতে হবে এবার কি বের করা যায় ফার্স্ট এটা তো শেষ এটার ভিতরে কিছু আছে নেওয়ার জন্য manually worker follow the guideline hundred percent quality service ensure এটা এখানে দিলে মানাবে না আমি একটু ইয়ের দিকে আসি দেখি আরও কোনো ভালো সার্ভিস পাই কিনা চব্বিশটা ওকে এটাতে দেখতে পারি একটা অর্ডার যারে যাই তারই একটা করে অর্ডার ওকে কুইকলি রেসপন্স এটা এখানে বসবে না create audience set up create attractive product description এটা বসে না ওকে আরেকটা ইউজ করি আমি নিজের থেকে নয় নাম্বারটা দিয়ে দিই হচ্ছে schedule post schedule schedule post যদিও এখানে লাগে না কিন্তু মাঝে মাঝে লাগে শিডিউল শিডিউল পোস্টিং তারপর দশ নম্বরে দেওয়া যায় হচ্ছে use the right hashtag use use uh, use use use right hashtag okay তার মানে আমার এটা শেষ মানে আমার প্রথম মানে প্রথমে যেটি দরকার আছে ওটি শেষ এবার আসি হচ্ছে তৃতীয় নাম্বারে সরি হ্যাঁ ঠিক আছে এখানে লিখতে হবে কেন আমাকে মানে পছন্দ করে my service my service my service দেখেন এখানে কত পরিশ্রম করতে হয় my service speciality okay S specialist specialist C I তারপরে কি হতে পারে এল এল নাকি এল ওকে এল এল টি ওয়াই না স্পেশালিটি ঠিক আছে স্পেশালিটি জাহাজ আছে এটা বড় করে দিলাম দেন মার্ক করে দিই তো এখানে আমি কিছু জিনিস দিয়ে দিব তাই আমাদের শেষ হয়ে যাবে তো আমি এখান থেকে দেখি তারা কি দিকে দিছে ওকে আগে আমার নিজের মতো করে কিছু দিয়ে নেই ওয়ান টাইম ওয়ান টাইম হয় নাই one time delivery delivery delivery okay দুই নম্বরে দুই নম্বরে all manually post manually post my service তারপর কি লেখা স্পেশালিটি বানান ঠিক আছে না কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি সার্ভিস আর কিছু ইউজ করবো ওদের তা follow the FB guide follow the FB guide guideline এটা সেইখানে ওরা ওইটা দিছে উপরে আমাদের সব মুখস্থ হয়ে গেছে গা মানে আমাদের সব মুখস্থ হয়ে গেছে আর কি পাঁচ নাম্বারে কি দেওয়া যায় সেফ সিকোড proof proof live link screenshot screenshot proof live and screenshot okay আর কিছু দিব না মোটামুটি এখানে এগারোশো হয়েছে আরও কিছু লেখা যাবে আমি একটা দিয়ে দিই অর্ডার করার আগে অবশ্যই আমাকে মেসেজ করুন দেখেন কি হয়ে গেল অর্ডার করার আগে আমাকে মেসেজ করতে ভুলবেন না নিচে দিয়ে দিব নোটেড ডিস্টার্ব করে কি নোট এটা বাইরকে একটু বলে দিলাম আমাদের ডেসক্রিপশন কমপ্লিট ডেসক্রিপশনের মধ্যে কোনো সমস্যা আছে বলেন এটা এটা আপনি এইটুক ঠিক রাখবেন সব কিছু ঠিক হবে না আর এখানে যদি কিছু এক্সট্রা বসাইতে চান অনেকগুলো গিগ রিসার্চ করে নিজে একটু বানানোর ট্রাই করবেন এইটুক এই লাইনটুকু ঠিক আছে আর বাকিটুকু আমি করে দিছি তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এগুলো কেটে দিই এগুলো আমার আর প্রয়োজন নাই ঠিক আছে এগুলার প্রয়োজন নাই আমার ওকে এই পেজটা থাক ওকে ওকে আমি এখানে চলে আসলাম হচ্ছে আমার তিনটা কমপ্লিট ঠিক আছে ওভারভিউ প্রাইসিং ডেসক্রিপশন এবার আসি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা জিনিসটা কি কী কী পাইলে আপনি বাইরে কাজটা শুরু করতে পারবেন এবার আসি রিকোয়ারমেন্টে ক্লিক করার পর দেখেন অ্যাটাচমেন্ট আছে অ্যাটাচমেন্টটা দিয়ে দিবেন তারপরে লিখবেন এখানে হচ্ছে প্রথমে লিখবেন হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক অথবা এফবি পেজ এফবি লিখলে কেউ কেউ বুঝে না কিছু কিছু নতুন বাইর আহে ঝামেলা করে বুঝে না ফেসবুক লিখে দিই ফেসবুক পেজ পেজ লিঙ্ক দুই নাম্বারে দিবেন হচ্ছে ফটো অ্যান্ড অথবা ডেসক্রিপশন ফটো তো লাগবেই ওকে ফটো থাক তিন নম্বরে দিব হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন ওকে ডেসক্রিপশনের ডিটা বড় করে দিই আরে বাই তাড়াতাড়ি ডেসক্রিপশন ফটো অথবা product link product link okay দিয়ে দিলাম ডিসক্রিপশন ফটো ইমেজ এটি হলে আপনি কাজটা শুরু করতে পারবেন আর কিছু লাগবে না এটা অ্যাড করে দিলেন অ্যাড এটা বাইরের কাছে রিকোয়ারমেন্টের ওইখানে চলে যাবে অর্ডার দিলে তো এবার আমি এটা রিপ্লেস করে ফেলি দেখি আমাদের গিকের সাইজটা কীরকম হইল দেখেন দেখছেন একদম প্রফেশনাল একটা কিন্তু লুক চলে আসছে প্রফেশনাল লুক একদম প্রফেশনাল লুক চলে আসছে এবার আসি হচ্ছে এবার সেভেন কন্টিনিউ চলে যাবো ইমেজে ইমেজটাতে আমাদের একটু সময় লাগবে সর্বোচ্চ তো আমি এখান থেকে চলে যাব ইমেজে এখানে থেকে দেখেন ভিডিও দেওয়া যাবে আপনি চাইলে আপনার একটা ভিডিও বানাইতে পারেন রেকর্ড করে আপনি কি ভিডিও বানাবেন অনেকে দেখবেন যে এখানে ভিডিও দিতেছে ঠিক আছে অনেকে পাবেন যারা ভিডিও দিয়ে কথা বলতেছে এমনি সরাসরি তাহলে ভিডিও দিলে এই যে দেখেন একজনে কথা বলতেছে ইংলিশে ঠিক আছে এরকম করে ভিডিও বানাইতে পারেন আর না পেলে আমি ইমেজ বানাই দিতেছি একটা ইমেজটা আপনি ট্রাই করেন ঠিক আছে নাকি আমি বানাই দিব এটা বানাই দিলে তো তাহলে তো মানে আপনি কি করবেন আপনি ইমেজটা আপাতত আমি দেখাইতাছি এখানে দেখেন এই ইমেজগুলো দেখেন ফলো করতে পারেন কিনা ঠিক আছে এইরকম ইমেজ বানাইতে পারেন কিনা এরকম একটা ইমেজ বানাইতে পারেন কিনা তাই দেখেন ঠিক আছে ওকে এটা আমি আর ইমেজ দেখাইলাম না তো আমি এখান থেকে ইমেজটা চলে গেলাম এবার সেভ কন্টিনিউ করে চলে যাব যেহেতু যেহেতু যাইতে পারো ইমেজ লাগবেই তো আমি আপাতত এটা পজ করে রাখবো আপনি ইমেজটা কমপ্লিট করলে আমি কাজটা সম্পূর্ণ করে দিতে পারবো ধরেন একটা ইমেজ আমি আপাতত দিয়ে দিই এমনি আমার একটা ইমেজ দিয়ে দিলাম ঠিক আছে ইমেজ বানাইলে বানান যায় কিন্তু আপনি তাহলে পরিশ্রম করবেন না তাহলে তো সমস্যা তো এবার সেভেন কন্টিনিউ করে ফেললাম এবার আসলাম হচ্ছে পাবলিকের একটা অপশনে ঠিক আছে পাবলিকের এখানে অপশন এখানে দিয়ে দিব ইয়েস নো বলতেছে আপনি কি ইউএস এর পারসন নো অবশ্যই নো দিয়ে দিবেন নো দিয়ে সেভ করে ফেলবেন ওকে আর কিছু কোথাও এখানে ক্লিক করা যাবে না পাবলিশে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে তাহলে মার্কেট প্লেস আপনি নেমে গেলেন তো আমি এখান থেকে পাবলিশ না করে পোস্টে চলে আসলাম সব কিছু কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আমি তারপরে গিকটা পাবলিশ করে দেবো ঠিক আছে আপাতত এটা পসে আছে ড্রাফটে আছে ঠিক আছে আপনি ইমেজটা বানান ঠিক আছে ইডেট চেক করার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন ইডিট মানে ইমেজ চেঞ্জ করার জন্য ইডিট ইডিটে ক্লিক করবেন ইডিটে এসে এখানে দেখেন আপনি যেখানে যেখানে চেঞ্জ করতে চান সেখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন করে ধরেন প্রাইসিংয়ে চেঞ্জ করবেন তাহলে প্রাইসিংয়ের জায়গায় আসলেন তাহলে প্রাইসিংয়ের বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে পারবেন যদি সেভ অ্যান্ড কন্টিনিউ করেন আবার ডেসক্রিপশনে আসবেন ডেসক্রিপশনের জায়গায় চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আবার রিকোয়ারমেন্ট তো চেঞ্জ করতে হবে না শুধু ইমেজের এখানে এসে ইমেজটা চেঞ্জ করে দিবেন এইভাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওকে তাহলে আজকের মতো আমি ক্লাস এখানে স্টপ করে দিই ইমেজটা বানালাম না এটা আপনার কাজ দিয়ে দিলাম যেহেতু আমাদের ওই ক্লাসের ভিতরে আপনার পূর্বের ক্লাসগুলো দিছিলাম যে ডিজাইন কেমনে করতে হয় এটা হচ্ছে আপনার পরীক্ষা ওকে